পঞ্জিকার তারিখ অনুযায়ী আগামীকাল শুক্রবার পহেলা বৈশাখ চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ আজ চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে কাল বাঙালি মিলিত হবেন পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে এদিকে বাংলা নববর্ষ চোদ্দশো ত্রিশ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীত ও প্রভাতী গান এসো হে বৈশাখ এসো এসো পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠান আনুষ্ঠানিকতা কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষুদ্র ও কুটিশিল্প মেলা শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান কারাবন্দীদের পরিবেশনা নাটক এবং কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শনী এছাড়া হাসপাতাল জেলা কারাগার ও সরকারি শিশু পরিবারে বাঙালি খাবার ইফতার পরিবেশন সহ রচনা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে জাহিদ ইকবাল বিভীষণ কান্তি দাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বিতরণ অনুষ্ঠানে একুশটি চেকের মাধ্যমে এক কোটি ছয় লাখ চৌষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয় এর আগে সাপ্তাহিক গণশুনানি করেন জেলা প্রশাসক কক্সবাজার আদালত চত্বরে সংঘটিত গণধর্ষণ মামলার বাদী রুনা আক্তারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ মুসলিউদ্দিন এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত নারী ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে দু সালের মার্চ মাসে কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে দাবি করে করে মামলা করেন রুনা আসামি রাসেল উদ্দিন বাদী হয়ে রুনার বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন পরে আদালত রুনাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন মামলাটি স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় দিয়েছেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের এপিপি বদিউল আলম টেকনাফে ইয়াবা জালনোট ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুইজন কারবারিকে আটক করেছে র্যাব পনেরো গতকাল বিকেলে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খানকারডেল এলাকার একটি বসত ঘরে অভিযান চালায় এ সময় পঁচানব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিয়াশি হাজার টাকার জাল নোট ও ইয়াবা বিক্রয়ের তিন লাখ চুরাশি হাজার টাকা উদ্ধারসহ রোহিঙ্গা তরুণী কানিজ ফাতেমা ও তার দেবর নাসির উদ্দিন পিন্টুকে আটক করা হয় র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় রাইফেলের পনেরোটি গুলি এবং এক হাজার পাঁচশো পিস বুলেট জব্দ করা হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রামু ঈদগড়ের গজালিয়া ঢালার মোড়ে আসা একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে ডিবি পুলিশের একটি টিম পরে তল্লাশি করলে সিএনজির দুই যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করে আটককৃতরা হলেন সদর উপজেলার ভারুয়াখালী মোহাম্মদ হুমায়ুন কবির এবং মোহাম্মদ উদ্দিন তাদের দেয়া তথ্য মতে এই চক্রের অপর সদস্য আব্দুল মালিককে ওই দিন গভীর রাতে চফুলন্ডি তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এসব তথ্য জানান তিনি জানান আটককৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্র তৈরি চোরাচালান সরবরাহকারী ও ব্যবসায়ী চক্রের সদস্য আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা এগারো মিনিটে চলবে বিকেল তিনটা একান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা